hello guys welcome to back my channel এটা দেখতে পাচ্ছেন কি সুন্দর এভাবে পড়বে দীপেশ শার্টটা কিরকম শার্ট প্যান্ট তারপরে জুতা সব সেট করা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে পুলিশের ড্রেস দেখতে পাচ্ছেন এটাও পরবে একদিনকে হ্যাঁ চল চল চল চল hello guys welcome to back my channel আমি কালকে শপিং গিয়েছিলাম শপিংয়ে অনেক কিছু হয়তো দেখাইছি কালকে রাত হয়েছিল অনেকটা ওই জন্যে ভিডিও দেখাতে পারিনি আজকে আমরা দেখাবো কতগুলা কাপড় নিয়েছি দীপেশের জন্য ওর মার জন্য কয় টাকার সব দেখাবো হ্যাঁ বাবা পছন্দ হয়েছে হ্যাঁ বাবা পছন্দ হয়েছে কি বাবা ভালো লাগে না জামাটা হ্যাঁ বাবা জামাটা ভালো লাগে নাই হ্যাঁ জামাটা ভালো লাগে না বাবা কত টাকা হলো শপিং হ্যাঁ? হ্যাঁ দেখ হ্যালো ভাই খাবো নিতে আসছি খাবো নিতে আসছি কি সুন্দরভাবে না না বাবা কোনটা ভালো লাগে দেখ দেখ দেখ কোনটা ভালো লাগে আচ্ছা চল চল চল চল আরে যাবি তো হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে ভাই কেনাকাটা হয়ে গেছে এই যে দেখ এরকম লাগলো আপনাদেরকে খুব সুন্দর সুন্দর আরও দেখাবো ওর মার কয়টা শাড়ি কত দামের সব দেখাবো আপনাদেরকে সুন্দরভাবে দেখতে থাকো ভিডিওয়ে জড়িয়ে থাকো পুরো ভিডিওটাই দেখো আমি সব কাপড়গুলো দেখাবো দীপেশের জতা দীপেশের জতা তারপরে ওর নয়া শার্ট তারপরে এটা প্যান্ট নতুন ডিজাইনের প্যান্ট দেখতে পাচ্ছেন একটা নতুন ডিজাইনের প্যান্ট এটা চুইস আছে চুইস এই যে এটা এটা হলো শার্ট দেখতে পাচ্ছেন কমেন্টে জানাবেন যে কোনটা প্যান্টের সাথে কোনটা শার্ট হবে দেখতে পাচ্ছেন এটা ওর কাকু দান দিয়েছে এটা গিফট তারপরে এটাও গিফট দিয়েছে এটা পুলিশের ড্রেস মেলাতে মেলাতে পুলিশের ড্রেস পরে যাবে একটা কি বলে এটা বানারসি নাকি আরো আছে এদিকে একটা টোপলা এদিকে একটা টোপলা দেখতে পাচ্ছেন আর একটা এটা কি বলে ভগবান জানে জয়দিন মেলা তো এটা শাড়ি আপনাদেরকে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এই যে আরেকটা বাই করতেছি এই যে তিনটা হয়ে গেল তিনটা হয়ে গেল এই যে তিনটা হয়ে গেল জয়দিন মেলা তয়দিন এটা দেখতে পাবেন আপনাদের এই যে তিনটা একটা চারটা আরেকটা আরো ষাট কি বলে এটা লাহাঙ্গা না কি বলে চারটা পাঁচটা হয়ে গেল লং চুলিদার আমি জানি না অতটা আরেকটা আছে দেখতে পাচ্ছেন কতগুলো শাড়ি এক দু তিন চার পাঁচ ছয় ছয়টা শাড়ি ছয় দিনকে ঘুরতে যাবে ছয়টা মেলা আর আপনারা দেখে একবার বলবেন কমেন্টে যে কোনটা শাড়ি ভালো এটা হলো আমার দুর্গাপূজার টি শার্ট শুধু একশো টাকায় কিনছি দেখতে পাচ্ছেন টোটাল এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল এখানে দশ হাজার নয়শো পঁয়ত্রিশ টাকা পুরোটাই মিলে দশ হাজার নয়শো তেত্রিশ টাকা খরচা দেখতে পাচ্ছেন এই পূজায়